সুপ্রিয় চাষি ভাই বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার দমন ও প্রতিকার ব্যবস্থা নিয়ে আজকের এই এপিসোড বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা সাধারণত চারা রোপণের চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যেই এই পোকার আক্রমণ শুরু হতে দেখা যায় বেগুন গাছে ফুল আসা শুরু হওয়ার পর থেকে এই পোকার আক্রমণের মাত্রা বাড়তে থাকে এই প্রকার আক্রমণের প্রাথমিক লক্ষণ হিসাবে জমিতে সদ্য নেতিয়ে পড়া ডগা চোখে পড়ে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সদ্য নেতিয়ে পড়া একটি ডগা যেটি উপর থেকে নেতিয়ে পড়েছে ফল আসার পূর্বে এই প্রকার ক্রিয়া কচি ডগায় আক্রমণ করে এবং ভিতরে খেতে থাকে পোকাটি এই ডগার ভিতরেই অবস্থান করে ভিতরের এই ডগার কাণ্ডগুলোকে খেতে একসময় এই ডগাটি হঠাৎ নেতিয়ে পড়ে কচি অবস্থায় পোকাগুলো ভিতরে ডালের ভিতরে থাকার ফলে অনেক সময় ডগায় এই ছিদ্র নাও দেখা যেতে পারে পরবর্তীতে ফল আসার পর অধিকাংশ ক্রিয়াই কচি ফলে আক্রমণ করে পূর্ণতা প্রাপ্ত হওয়ার পর ক্রিয়া পুত্তলিতে পরিণত হওয়ার জন্য ফল থেকে সুরঙ্গ তৈরি করে মাটিতে নেমে আসে ক্রিয়াগুলো বের হওয়ার ফলে বেগুনের গায়ে এই রকম ছিদ্রগুলো স্পষ্ট দেখা যায় সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত সাধারণত আমরা বিভিন্ন ধরনের সবজি আবাদ করে থাকি এই সবজি আবাদ করতে গিয়ে আমরা বিভিন্ন পোকামাকড়ের সমস্যা ভুগি দেখেন আপনি একটি বেগুনের গাছ যে গাছটিতে দেখতে পাচ্ছেন যে একটা অংশ হঠাৎ করে নেতিয়ে পড়ছে আসলে হঠাৎ করে এই সাইডটা নেতিয়ে পড়ার কারণ কি এটা নেতিয়ে পড়ার একটাই কারণ এখানে একটা ডগা ও ফল বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী একটি পোকা আছে যে পোকা ভিতরের আপনার কাণ্ডটি খেয়ে ফেলছে খালার ফলে এই অংশটা নেতিয়ে পড়ছে এই বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা সম্পর্কে আজকে আপনাদেরকে আমি দেখাবো পুরো ভিডিওতে আপনাদেরকে থাকবে এই বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকার কীভাবে এর প্রতিকার করবেন প্রতিরোধ করবেন সেই ব্যবস্থাটি আপনাদেরকে আজকে আপনাদেরকে যদি এই গাছটি আমি কেটে দেখাই দেখবেন এর ভিতরে একটি পোকা আছে যে পোকাটি এই গাছটিকে খেয়ে ফেলছে খেয়ে ফেলার পরে এই অংশটিকেই যেটাকে আমরা বলি ঝুলিয়ে পড়ছে পুরো বেগুনের সবচেয়ে মারাত্মক এই পোকাটি যা আমাদের বেগুনের প্রায় পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি করে ফেলে যেটা খুব ক্ষতি করে পোকা দমন পদ্ধতি পোকা দমন পদ্ধতির প্রথম কাজটি হচ্ছে আপনার যে জমিতে এই পোকা আক্রমণ করেছে সেই জমির আক্রান্ত ডালগুলো অপসারণ করতে হবে সাবধানতার সহিত পলিথিনের ভিতর করে এই আক্রান্ত ডালগুলো অপসারণ করে দূরে কোথাও নিয়ে গিয়ে পুড়ে ফেলতে হবে এই পোকা দমনের জন্য দ্বিতীয় যে পদ্ধতিটি আপনি অবলম্বন করবেন আইপিএম পদ্ধতিতে ফ্রেমন ফাঁদ ব্যবহার করা ফ্রেমন ফাঁদ ব্যবহার করার ক্ষেত্রে চারা রোপণের দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই জমিতে প্রতি দুই শতাংশে একটি করে ফ্রেমন ফাঁদ স্থাপন করতে হবে বাজারে গিয়ে বিভিন্ন ধরনের বিএসএফবির লিওর পাওয়া যায় সেই লিওরগুলো আপনি ব্যবহার করবেন এবং লিওর ব্যবহার করার ক্ষেত্রে সঠিক নিয়ম সঠিক পন্থা সঠিক সময় সঠিক পদ্ধতি অবলম্বন করে এই সেক্স ফ্রেমন ফাঁদ ব্যবহার করলে আপনি অনেক একটি ভালো রেজাল্ট অবশ্যই পাবেন আপনার বেগুনের জমিটি পরিষ্কার রাখুন বেগুনের জমির আগাছাগুলো পরিষ্কার করুন জমির সহ অন্য অন্য জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এরপরেও আপনার জমিতে যদি পোকার আক্রমণ বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে রাসায়নিক পদ্ধতি ব্যবহার করতে হবে রাসায়নিক পদ্ধতিতে আপনাকে কীটনাশক ট্রেসার রিলোড প্রোক্লেম ভলিউম ফ্লাগজি সাহাম তুন্দ্রা সুরেট মানিক যে কোনো একটি ঔষধ অনুমোদিত মাত্রায় সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ব্যবহার করবেন ঔষধ স্প্রে করার সময় অবশ্যই আপনাকে সঠিক মাত্রা সঠিক ঔষধ সঠিক ডোজ সঠিক সময় সঠিক পদ্ধতিতে স্প্রে করতে হবে মারাত্মক এই পোকাটি দমন করার জন্য অবশ্যই আপনাকে সঠিক পন্থা সঠিক ঔষধ সঠিক ডোজ মেনটেন করতে হবে ঔষধ স্প্রে করার সময় পোকার আক্রমণ ও তীব্রতার উপর নির্ভর করে সাধারণত সাত থেকে দশ দিন পর পর তিন চারবার স্প্রে করলেই আপনার এই পোকাটি দমন করা সম্ভব ঔষধ স্প্রে করার পর এই ক্ষেত বা জমির বেগুন কোনো ক্রমেই পনেরো দিনের আগে খাওয়া বা হাটে বিক্রি করা যাবে না সুপ্রিয় চাষি ভাই আজকে এই পর্যন্তই আপনাদের বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকার দমন পদ্ধতি দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে নতুন কোনো প্রযুক্তি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ